সংসদের একজন সদস্য প্রশ্ন করেছিলেন ঋণ খেলাপি কারা আছেন বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি কারা সেই বাবদ অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বিশ জন শীর্ষ ঋণ খেলাপির তালিকা দিয়েছেন আচ্ছা আপনারা যখন প্রথম এই কথাটি শুনলেন যে শীর্ষ বিশ জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে কোন কোন কোম্পানির নাম আপনাদের মাথায় এসছে বা কাদের নাম আপনাদের মাথায় এসছে আমার মাথায় তো কিছু নাম এসছে আপনাদেরও নিশ্চয়ই কিছু না কিছু নাম মাথায় চলে এসছে ইতিমধ্যেই আসুন আমরা মিলিয়ে দেখি আসলে কাদের নাম এসছে শীর্ষ ঋণ খেলাপির তালিকায় প্রথমেই বলা হচ্ছে শীর্ষ ঋণ খেলাপির তালিকায় প্রথমেই আছে সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের ঋণের স্থিতি এক হাজার সাতশো বত্রিশ কোটি বিরানব্বই লাখ টাকা তাদের খেলাপি এক হাজার ছয়শো চল্লিশ কোটি চৌচল্লিশ লাখ টাকা অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকার মতন তাদের খেলাপি দ্বিতীয়টা হচ্ছে রাইজিং স্টিল কোম্পানি লিমিটেড তাদের ঋণের স্থিতি এক হাজার একশো বিয়াল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা তাদের খেলাপি নয়শো নব্বই কোটি আঠাশ লাখ টাকা তারপরেরটা হচ্ছে Mohammad Ilias brothers private limited তাদের ঋণের স্থিতি নয়শো পঁয়ষট্টি কোটি টাকা এবং তার পুরোটাই খেলাপি তারপরে আছে রূপালী কম্পোজিট লেদার তারপরে আছে আপনার quantum power system Musa fabrics আছে spinning mills BR spinning mills আছে এস এ অয়েল রিফাইনারি এর বাইরে আছে মাইশার প্রপার্টি ডেভেলপমেন্ট গ্রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল এই নামগুলো আরও আছে নাম আমি আর সবগুলো পড়ছি না এই যে শীর্ষ ঋণ খেলাপি বিশ জন এক এক করে আমি যাদের নাম বললাম শুরুটাই হয়েছে প্রায় ষোলোশো বা দেড় হাজার কোটি টাকা খেলাপি থেকে এই নামগুলো শুনবার পরে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসছে বেক্সিমকো কিংবা এস আলম বা যমুনা অ্যানোনটেক্স থার্ম্যাক্স শিকদার এই নামগুলো এই গ্রুপের মধ্যে নেই কেন একই প্রশ্ন কিন্তু আমারও মনে হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে দু সালের শেষে তখন বাংলাদেশে খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার কোটি টাকা সেই খেলাপি ঋণ দফায় দফায় বেড়ে এখন সরকারি তথ্য মতে খেলাপি ঋণ এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা কয় গুণ বেড়েছে বলেন তো প্রায় ছয় থেকে সাত গুণ বেড়েছে এবং এই যে এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা এটা একেবারেই সরকারি হিসাব কারণ অর্থনীতিবিদরা মনে করছেন যে নানান কলা কৌশলে খেলাপি ঋণ লুকানোর যেই কায়দা বাংলাদেশের ফলো করা হয় বাংলাদেশ ব্যাংক করে বাংলাদেশ সরকার করে অর্থ মন্ত্রণালয় করে এই নানান কায়দা কানুন পরিপত্রের চাপে পড়ে আসল খেলাপি ঋণের যে পরিমাণ সেটা কখনোই জানা যায় না অর্থনীতিবিদরা ধারণা করছেন যে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ সাড়ে তিন থেকে চার লক্ষ কোটি টাকা আর যখন বাংলাদেশ সরকারের ঘোষিত খেলাপি ঋণ ছিল অষ্টআশি হাজার কোটি টাকা তখনই আইএমএফ বলেছিল খেলাপি ঋণ প্রায় আড়াই লক্ষ কোটি টাকার কাছাকাছি কোথায় বাংলাদেশ সরকার ঘোষিত এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকা আর কোথায় সাড়ে তিন থেকে চার লক্ষ কোটি টাকা এই যে বড় বড় কোম্পানিগুলো বড় বড় গ্রুপগুলো বড় বড় জায়েন্টগুলো হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ব্যাংক থেকে মেরে দেয় এবং ওরা লোন নেওয়ার সময় জানে যে টাকাটা ওরা আর ফেরত দেবে না দেখুন খেলাপি কিন্তু দু রকমের হয় এক হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে এই যে ইচ্ছাকৃত খেলাপিরা যারা তারা কিন্তু সরকার ঘনিষ্ঠ তারা বড় বড় গ্রুপগুলো বড় বড় কোম্পানিগুলো এবং তাদের ঋণের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা এবং তারা ঋণ নেওয়ার সময় জানে যে এই টাকার এক পয়সাও তারা আর ফেরত দেবে না এবং তারা এটাও জানে যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকে প্রভাবিত করে নতুন নীতি তৈরি করা আগের নীতি পরিবর্তন করা নতুন আইন তৈরি করা পুরাতন আইন পরিবর্তন করা তাদের কাছে কোনো বিষয় না এবং এভাবে করে তারা মন্দ ঋণের তালিকা থেকে নিজের নামটা সরিয়ে রাখতে পারবে খেলাপি ঋণের তালিকা থেকে নিজের নামটা সরিয়ে রাখতে পারবে এবং আবারও তারা শত কোটি টাকা হাজার কোটি টাকা লোন নিতে পারবে এই গেল ইচ্ছাকৃত খেলাপি আর দ্বিতীয় হচ্ছে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চায় এবং ব্যবসা করলে অনেক সময় লস হয় ব্যবসাতে লাভ লোকসান কিন্তু মুদ্রার এপিটোপিট কখনো লাভ কখনো লোকসান ব্যবসায় লোকসান দিয়ে অনেক সময় কিন্তু মানুষ তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় আমার আজকের আলোচনা তাদেরকে নিয়ে নয় যারা সত্যিকার অর্থে ব্যবসা করবার সহি নিয়তে ব্যবসা করবার জন্য ঋণ নেয় এবং ঋণ নেওয়ার সময় যাদের সহি নিয়ত থাকে যে ঋণটি তারা যথা সময় ফেরত দেবে কারণ পরবর্তীতে ব্যবসার জন্য তাদের আবারও ঋণের প্রয়োজন হতে পারে সুতরাং তারা তাদের ট্র্যাক রেকর্ড ক্লিন রাখতে চায় তারা আমার আজকের আলোচনার বিষয় নয় কিন্তু এই যে আমি যাদের নাম বললাম বেক্সিমকো এস আলম থার্মেক্স অ্যানন্টেক্স শিকদার যমুনা তারপরে আপনার BR spinning rising group Abdul Momen Monem এই যে এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলো কিন্তু বারংবার সরকারের কাছ থেকে নানা রকম সুবিধা নিয়েছে এবং নামগুলো শুনলে আপনারা বুঝতে পারছেন যে এদেরই লোক কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তারাই বসে থাকে তারাই নিয়ন্ত্রণ করে যেই কারণে সারা বিশ্বে খেলাপি ঋণের সংজ্ঞা তিন মাস খেলাপি হলেই সেটাকে খেলাপি ঋণের সংজ্ঞায় ফেলা হয় বাংলাদেশে সেটা নয় মাস নয় মাস পার হওয়ার পরে আপনি সেটাকে খেলাপি বলতে পারবেন দু সালে একটা নতুন নীতিমালা করা হয়েছিল সেই নীতিমালা অনুযায়ী যাদের ঋণ পাঁচশো টাকার পাঁচশো কোটি টাকার মধ্যে তারা এক দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে আর যাদের ঋণ এক হাজার কোটি টাকার ওপরে তারা এক শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে দশ বছরের জন্য ঋণ পুনর্তফসিল করবার সুযোগ পেয়েছিল এবং এই যে গ্রুপের নামগুলো আমি বললাম একটু আগে সেই গ্রুপগুলো কিন্তু এই ঋণ সুবিধা নিয়েছিল ঋণ পুনঃতফসিলের এই সুবিধা নিয়েছিল এরকম এগারোটি গ্রুপ তারা পনেরো হাজার কোটি টাকা মন্দ ঋণ পুনঃতফসিল করে সেই ঋণের মানে পুনঃতফসিলের সুবিধা নেওয়া পরেও অ্যাজ অন ট্যুরে তারা টাকা পরিশোধ করেনি বরং প্রাথমিকভাবে এই সুযোগ যেই সময়ের জন্য দেয়া হয়েছিল পরে সেই সময় আরও বাড়ানো হয়েছে তারপরেও তারা ঋণ পরিশোধ করবার সক্ষমতা দেখায়নি বা তারা ঋণ পরিশোধ করেনি এখানে তো সক্ষমতার বিষয় নয় তারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেনি কারণ তারা জানে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমি বেক্সিমকো গ্রুপের একটা উদাহরণ দিতে পারি বেক্সিমকো গ্রুপকে কয়েক বছর আগে একটা বিশেষ সুবিধা দেয়া হয় সেই বিশেষ সুবিধার আওতায় বেক্সিমকো গ্রুপ শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ সুদ পরিশোধের কিস্তি করা হয় সেখানে মূল ঋণটা পরিশোধ নয় শুধু সুদ পরিশোধের কিস্তি দিয়ে ঋণ পুনঃতফসিল করা হয় সো দ্যাট তারা আরও ঋণ নিতে পারে এবং বন্ধ ঋণের তালিকায় বা ঋণ খেলাপির তালিকায় তাদের নাম না আসে একই রকমভাবে আমরা দেখলাম যে চারটা গ্রুপ চারটা বড় গ্রুপকে একুশ হাজার কোটি টাকা লোন দিয়েছে ইসলামী ব্যাংক সহ জনতা এবং ইসলামী ব্যাংক মিলে একুশ হাজার কোটি টাকা এবং সেখানেও আমরা দেখলাম সালমান এফ রহমানের নাম আছে এক্সিম গ্রুপের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের নাম আছে আপনারা ঘুরে ফিরে দেখবেন এই একই নাম কিন্তু বারবার আসতে থাকে ঋণ খেলাপির তালিকায় তাদের নাম আসতে থাকে তফসিলে তাদের নাম আসতে থাকে এবং তাদেরকে লুকানোর জন্য তাদেরকে দায় মুক্তি দেবার জন্য time to time Bangladesh bank নতুন নতুন নীতিমালা জারি করে এবং এই যে নীতিমালা তারা দেয় এই নীতিমালাগুলো মোটামুটি এই গ্রুপগুলোই তৈরি করে দেয় এবং এই গ্রুপগুলো যা চায় তার বাইরে যাবার কোনো সাধ্য বাংলাদেশ ব্যাংক নাই বাংলাদেশ ব্যাংক রাখে না অর্থ মন্ত্রণালয় রাখে না অর্থমন্ত্রী রাখেন না এবং রাখেন না বলেই যখন গত বছর পার্লামেন্টে আমি ঋণ খেলাপি নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন ঋণ খেলাপি কারা তিনি জানেন না উল্টো তিনি বিরোধী দলের কাছে ঋণ খেলাপিদের ব্যাপারে জানতে চেয়েছিলেন এর মধ্যে আরেকটা কথা বলে রাখি দু হাজার সালের দিকে আমি যদি ভুল না করি সংসদে কিন্তু তিনশো জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয় আজকে যেমন বিশ জনের তালিকা প্রকাশ করা হয়েছে সেই সময় তিনশো জনের তালিকা প্রকাশ করা হয় তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো ব্যবস্থা নেওয়ার কথা এখন পর্যন্ত জানা যায়নি সুতরাং এই বিশ জন যে শীর্ষ ঋণ খেলাপির তালিকায় এসছেন তারা সত্যিকার প্র্যাকটিক্যাল ফিল্ডে শীর্ষ না হলেও তারা তাদের নাম তো এসছে তাদের ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আমি মনে করি না